अलगर्ज जिब्राइल को फरमा दिया अलगर्जम जिब्राइल को फरमा दिया कोसपम एक जल्दी जन्नत से तोला और इब्राहिम को ये यूं पाया हक ताला तुमको कहता है সালাম আল্লাহ বলেন জিব্রাইলকে আমার খলিলের কাছে দুম বানিয়া আমার পক্ষ থেকে সালাম দিয়ে জানায়া দাও তার কোরবানি আমার দরবারে কবুল হয়েছে হকে তালা তুমকো कहता है सलाम तूने मेरी राह में जुए किया फजल से ফজল সে মাইনে কবুল সে কিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার কোরবানিকে আমি উত্তমভাবে কবুল করেছি আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে জিব্রাইলকে বেহস্ত থেকে দুম্বা পাড়িয়ে আল্লাহ রব্বুল আলমিন একতা প্রকাশ করে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন হজরতে ইব্রাহিমের কোরবানি আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আওয়াজ দিয়ে বলো সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বলেন জিব্রাইল রে তুমি কোথায় এসো বেহেস্ত থেকে একটি মোটা তাজা ধুম্বা তুমি বেছে নিয়ে হজরত ইসমাইলের গলার নিচে বসায় দাও ইসমাইলের পরিবর্তে তুমি আমার এই বেহেস্তে জন্তুকে কোরবানি দিয়ে তুমি বেহেস্তে থেকে দুম্বা তুমি দিয়ে জগৎবাসীকে দেখাইয়া দাও যারা আল্লাহর হুকুম পালন করবে সেখানে আল্লাহ রব্বুল আলমিন তাদের সেই কাজকে কবুল করে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে মহাপুরস্কার দান করবেন আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ বাইর আমার বন্ধুরা আমার হজরত ইব্রাহিমের এই কোরবানির ভিতরে খেয়েছিল ছিল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিমের কোরবানি কেন এটা সুন্দরভাবে কবুল করেছেন তার মধ্যে এক নম্বর হলো হজরত ইব্রাহিমের নিয়তটা অত্যন্ত ফিওর আল্লাহর জন্য ছিল হজরত ইব্রাহিম মানুষকে দেখানোর জন্য কোরবানি করে নাই হজরত ইব্রাহিম শুধুমাত্র আল্লাহর নির্দেশ পালনের জন্য আজকে আপনারা লক্ষ কোটি টাকার গরু ছাগলের গলায় ছুরি দেবেন এই চুরিটা দেওয়ার সময় শুধুমাত্র নিয়ত থাকতে হবে মানুষকে দেখানোর জন্য আমি কোরবানি করতেছি না গুস্ত খাওয়ার জন্য আমি কোরবানি করতেছি না এই কোরবানিটা আমার আল্লাহর নির্দেশ ছিল ফাসল্লি রব্বিকা আল্লাহর নির্দেশ পালনের জন্য আই আল্লাহ আমি লক্ষ টাকার জন্তুর গলায় আমি ছুরি দিয়ে যাচ্ছি আল্লাহর দরবার হাত তুলে দোয়া করতে হবে রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ এই কুরবানি নিখুঁতভাবে এই কথাটা আজকেই বলার সময় কোরবানির পরে এই বয়ানের কোনো লাভ নাই আপনি যখন লাখ টাকার গরু ক্রয় করবেন দিলের ভিতরে একটা ভাব আসবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে আমার গরু সমাজের মধ্যে সবচেয়ে সুন্দর আমার গরু সবচেয়ে দামি আমার মতো কোরবানি তো কেউ দিতে পারে না আমি মনে হয় সবচেয়ে ভালো মানুষ আল্লাহ মনে আমাকে বেশি ভালোবাসেন না না আল্লাহ বলেন দিমা ওয়ালা কিং ইয়ানা আল্লাহ রব্বুল আলমিন গুস্ত কি খায় আল্লাহকে কোরবানির গোস্ত খায় হ্যাঁ। আল্লাহ বলেন আল্লাহর কাছে গোস্ত যায় না কোরবানির রক্ত আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় শুধুমাত্র তোমাদের তাকুয়া তোমাদের দিল অন্তর তোমরা কোন নিয়েতে কোরবানি করতেছ কোন নিয়েতে তোমরা কোরবানি দিচ্ছ ওই নিয়তটাই আল্লাহর কাছে যায় তোমাদের তাকুয়াই আল্লাহর কাছে যায় এই জন্য কোরবানি করার সময় আমাদের প্রেম আমাদের জজবা আমাদের তাকুয়া আমাদের নিয়ত যদি ইব্রাহিমের মতো মিলে যায় তাহলে আমার কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে অন্যতায় এই কোরবানি এই কোরবানি কাবিলের মতো কবুল হবে না যদি ইসমাইলের মতো যদি কোরবানি কবুল করাতে চান এবারাই ইব্রাহিমের সেই প্রেম নিয়ে সেই ভালোবাসা নিয়ে সেই এখলাস নিয়ে আল্লাহ দরবারে আল্লাহ রাস্তায় কোরবানি দিতে হবে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ এই জন্য ঘুষের টাকা সুদের টাকা অপরের টাকা দিয়ে যদি কোরবানি দেয় এই কোরবানি কি আল্লাহ দরবারে কবুল হবে না কবুল হবে হ্যাঁ। এই জন্য যারা শরীকে কোরবানি করেন মনে রাখতে হবে আপনার শরীরকে কোরবানের ভিতরে কোনো গুসকা জবর দখল ভূমি জবরদখল জমি দর্শক যারা ওজনে মাপ দেয় মানুষ থেকে টাকা মেরে খায় মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করে যারা বিষার টাকা নিয়ে বিষা দেয় না বিভিন্ন মিথ্যা কথা বলে সমাজের মধ্যে যারা চোর আছে যারা বদ্র বাটবার আছে যারা বদ্র চোর আছে যারা কলমের আগা দিয়া যারা টাকা মেরে দেয় সরকারি টাকা মেরে খায় জনগণের টাকা মেরে খায় এমন মানুষকে আপনারা শরিকদার নেবেন না প্রয়োজনে শরিকদার না পেলে নিজে নিজে একটা ছাগল দিয়ে কোরবানি করবেন কোনো অসুবিধা নাই আর যদি ভালো শরিকদার পান হালাল টাকার শরিকদার যদি পান তাহলে আপনার অংশর মতো শরিক করতে পারবেন এই জন্য বাইরা বলি এই কুরবানি একটা বিশেষ এবাদত এই কোরবানি একটা মহান মর্যাদা আছে এই কোরবানির একটা তাৎপর্য আছে এই কোরবানি করলে হবে না সাবধান সাবধান থাকতে হবে হালাল টাকা দিয়া নিয়তকে সহি করে কোরবানি দিতে হবে হজরত জিব্রাহিম আসমান থেকে যখন দুম্বা নিয়ে জমিনের মধ্যে অবতরণ করছেন হজরত জিব্রাইল জমিনে নামার পূর্বে আকাশে থাকতেন হজরত জিব্রাইল চিৎকার দিয়ে উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করলেন হজরত জিব্রাইল বুঝাতে চাচ্ছেন আল্লাহ রব্বুল আলমী তোমার কোরবানি কবুল করে আসমান থেকে দুব্বা পাঠিয়ে দিয়েছেন তুমি সন্তানের গলায় আর সুরে চালায়ও না আর কষ্ট করিও না হজরত ইব্রাহিমের বয় হচ্ছে আমি আস্তে আস্তে না জানি হজরত ইব্রাহিম সন্তানের গলা কেটে ফেলবেন হজরত ইব্রাহিম ওই দম্বুন দুম্বানি আসার সময় চিৎকার দিলেন আল্লাহ হো আকবর আল্লাহ আকবর হজরত ইব্রাহিম জিব্রাইলের কাছে দুম্বার অবস্থা দেখে হজরত ইব্রাহিম চিৎকার করে উঠলেন আকবর আকবর এই কালিমা পড়তে পড়তে হজরত ইব্রাহিম আসমানের দিকে তাকিয়ে আছে ইব্রাহিম বেহস্তের দুম্বা নিয়ে আসতেছে ততক্ষণে হজরত ইসমাইল মুখ থেকে কাপড় সরে গেল সেই দেখতেছে তার কোরবানি তো হলো না সেই দেখতে পাচ্ছে আর একটা দৃশ্য করে যাচ্ছে আসমান থেকে জিব্রাহিল তার কোরবানির পরিবর্তে দুম্বা নিয়ে আসতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবার তকবির ধনে দিচ্ছে আবার বাবার মুখে তকবির শুনতে পাচ্ছে লাহ আকবর হজরত ইসমাইলের বুঝ বুঝতে দেরি হলো না আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমাকে আর কুরবানি হতে হবে না এই জন্য হজরত ইসমাইল আল্লাহ দরবার প্রশংসা করে বলে আল্লাহ একবার আল্লাহ একবার হাম আল্লাহ একবার আল্লাহ একবার হাম হজরত জিব্রাইল হজরত ইব্রাহিম হজরত ইসমাইলের এই তকবীর এই তকবির আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হয়েছে আমার আল্লাহর ভালো লেগেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে বলেন ওয়াদুকুরুল্লাহ